अपने डॉक्टर यूनुस के ईश्वरी कलम आपको पूरी योजना थोड़ा भी कलम साहब हमारे कलम हमारे के और हम के ये दुआ भी पूरी तो আজকে খাবার সম্মানিত তিনটি আসনে আমাদের প্রার্থীগণ এবং এখানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের সবার উপরে পরম করুণাময় অপার করুণা উচিত আপনাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন রাজনৈতিকভাবে এই মুসলিম গুরুত্ব অপরিসীম স্বাধীনতার ইতিহাসের সাথে এই মুসলিম অতি প্রতপ্রতভাবে অত্যন্ত গুরুত্বের সাথে জড়িয়ে আছে কারণ এখান থেকে যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল এখানে পাক বাহিনী নাপান বোমা নিক্ষেপ করেছিল নাপান বোমার বন্দি হয় বহু ভালো নিহত হয়েছিল এখানে তাদেরকে হৃদয়ের ভাষা আমি স্মরণ করছি এই বিজয়ের মাঝে আমি পালন করি জাতি জনকে তার পরিবার পরিজনকে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে সারা বরণকারী পরিধানদেরকে বিখ্যাত মা বোনদেরকে সেই সঙ্গে স্মরণ করবো জাহাজের নেতাদেরকে যারা দেশের জন্য জীবন তিরতির করে বিসর্জন দিয়ে গেছে আজকে আমরা কি হাহাকার অবদান চাই জনগণের দেশবাসীর অন্নবস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সহ সকল মৌলিক অধিকার সুনিশ্চিত হোক আমরা দেখতে চাই পদভ্রষ্ট করে তাদের শাসন কাজ হতে চায় যার জন্য আমাদের দেশের মধ্যে রাজনীতির নামে যে সংখ্যা তৈরি হয় বা যে সংখ্যা চলমান আছে বিদ্যমান আছে এখনো সামনে সেই পরিস্থিতি কোন দিকে দাঁড়াবে তা আমরা জানি না আমরা বুঝতে পারছি না এমন পরিস্থিতিতে যে যদি ভাবে বিভক্ত হয়ে গেছে তার কোনোভাবেই কাম্য হতে পারে না মনে সেই পরিস্থিতি তৈরি করেছে কারা তথাকথিত রাজনীতিবিদরা কারণ আদর্শের রাজনীতি সোজাধারী তারা দেশমাতৃকার প্রেমে নিজেদেরকে উদ্বেলিত হয়ে নিজেদেরকে বিসর্জন দিয়ে কিভাবে দিতে চায় কোন পথে দিতে চায় সেসব কথা শুনবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন কাকে ভোট দিবেন কাকে ভোট দেবেন না ইলেকশন কমিশন সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকবে ইলেকশন কমিশন তার বাজেট বৃদ্ধি করে তাকে স্বাবলম্বী করা উচিত

Llega la madre y habla todo aquí, eres el contrato y va a